বগুড়া দুই আসনের নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে হাইকোর্টে রিট করার পদক্ষেপ নিয়েছে হিরো আলম এখানে প্রতিটা কেন্দ্রের আমি ফলাফল দেওয়ার জন্য এসেছি প্রতিটা কেন্দ্রে কাগজ দেওয়ার জন্য আর কাগজটা এই কারণে নেব আমি এই কালকে যে রায় দিয়েছে রায়টা আমি মানি না নির্বাচন সুষ্ঠু হয়েছে আমরা এই নির্বাচন সুষ্ঠু হয়েছে কিন্তু ফলাফল সুষ্ঠু হয়নি এই নির্বাচনের ফলাফল আমার পছন্দ হয়নি এই জন্য কাগজটা নিয়ে যাচ্ছি আমি হাইকোর্টে রিট করবো নির্বাচনী এলাকার অবনীত সমর্থকদের উসকে পড়ার জোয়ার মিডিয়া ব্যক্তিত্ব যেভাবে প্রত্যক্ষ সমর্থকদের প্রচার সাক্ষাৎকার তুলে ধরেন সেই হিসাবে হিরো আলমের নির্বাচনী এলাকার ভোটের হিসাব মিল খুঁজে পাচ্ছে না তাই নির্বাচন কমিশন তক্ষ তদন্ত সাপেক্ষে হিরো আলমের নির্বাচনী ভোটের কারচুপি তদন্ত করতে পারে নির্বাচন করার মৌলিক অধিকার সকল নাগরিকদের আছে তাই অর্ধশিক্ষিত কর্মশিক্ষিত বলে নির্বাচন কমিশনার ছোট করে দেখার সুযোগ নেই রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও একুশ পার্সেন্ট ক্যাশব্যাক এখানে তিনবারে নির্বাচিত প্রধানমন্ত্রী অষ্টম শ্রেণী পাশ করেও সংবিধানে বৈধভাবে সরকার গঠন করেছিল সেই হিসাবে হিরো আলমের কোনো দল বা ব্যক্তির সমালোচনা করা অনুচিত বলে মনে করি নির্বাচন করা সম্ভব না কারণ আর একতরফা নির্বাচনে আমাকে প্রতিবারই করতে চার তিনটা ট্রামে করলো এবারও তারা করবে আমি আমি কৃষক আমার উপর বিশ্বাস আসলে এবার এবার একটা সুষ্ঠু নির্বাচন দেবে ফিয়ার নির্বাচনের আমি বিশ্বাস করেছিলাম কিন্তু কালকে নির্বাচনে আপনি ভালো করে সবাই জানেন সারা বাংলাদেশ সারা বিশ্ব জানে কালকে আমার সাথে কতটা আপনি দুর্নীতি করা হয়েছে